खत्म yeah, boy. <laughs> আসো খেলবো খেলা হবে খেলা হবে ओके এই তুই কি বললি এই এই এই কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার Bismillahirrahmanirrahim! Headshot! I'm fast as fuck, boy! Still fast as fuck, boy! Come get some. <laughs> I don't think you have any idea. গো না আমার বাসা এ জীবন কেন এত রং বদলায় এখন একটা অপারেশন করতে হবে ওকে সিল মাইরা দেবো সিল মাইরা দেবো সিল মাইরা দেবো সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় তুমি আমায় ধরো না এই কথাটা কেউ কিন্তু বাবা শনিবার হরতাল হরতাল হরতাল ध्यान नहीं आ रहा है रुको जरा सबर करो Gun. <laughs> मेरी गांड में डंडा दे ना बांस की बंसी ना सोने का सरिया गांड में डंडा दे तेरी गांड में डंडा दे तेरी गांड में डंडा दे ना बांस की बंसी ना सोने का सरिया